বেবি মারিয়াম যিনি হলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে অনেক মর্যাদা দান করেছিলেন তার মধ্যে একটি মর্যাদা হলো যে আল্লাহর জান্নাতের ফল তিনি দুনিয়াতে বসে খেয়েছিলেন هنالك دعا زكريا ربه كلما دخل زكريا المهراب وجدها وجد عندها الرزق قال يا مريم أني لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম মেরিয়ামের লালন পালনের দায়ভার নিয়েছিলেন তিনি মেহরাবে ঢুকেই দেখতে পাচ্ছেন আনসিজনবল ফল মারিয়ামের হুজরার মধ্যে বিদ্যমান কয়লা আন্নি লাকে হাজা কয়লা ইয়া মারিয়াম আন্নি লাকে হাজা কয়লা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব মারিয়াম এখন তো এই ফলের সিজন নয় এ ফল কোথা থেকে তোমার কাছে এসেছে قالت هو من عند الله জান্নাতের ফল আল্লাহ পাক দিয়েছেন জান্নাতের ফল তিনি ভক্ষণ করেছিলেন দুনিয়াতে বসেই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহিষী রমণী সম্পর্কে কোরআন কারিমে বলছেন আল্লাহ পাক আল্লাহ পাক যখন সন্তান দান করলেন মারিয়ামের মায়ের নাম ছিল হান্না হান্নাকে যখন সন্তান দান করলেন তিনি বললেন রব্বিনী ওয়াজা তুহা উনসা হে আল্লাহ আমি তো একজন মেয়ে জন্ম দিলাম আমি তো চেয়েছিলাম বাইতুল মাকদেশের খাদেম বানাবার জন্য কিন্তু আমার মেয়ে আমার তো ছেলে হলো না আল্লাহ পাক বললেন উনসা হে হান্না শুনে রাখো কোন পুরুষ পারবে না তোমার মেয়ের সাথে লেইসা উনসা এই মহিষী রমণীর সাথে অনেক পুরুষ তার সমতুল্য হতে পারে না আল্লাহ রাবুল আলমিন এই বিবি মারিয়ামকে তাকেও অগ্নি পরীক্ষা নিয়েছিলেন বেনার পিতায় সন্তান হলো এটা আল্লাহর খাস মৌজেজা এটা বিরল ঘটনা বায়তুল মাকদেশের লোকেরা বিবি মারিয়ামকে জেনাকার বানিয়ে জেনাকার সাব্যস্ত করে মেরে পিঠে অপমান করে রাস্তায় বের করে বাইতুল মাকদাস থেকে বিতাড়িত করলে তারপরে বলছে নিয়া উখতা হারুন মা কানাত আবু কি ইমরা সাউ মা কানাত উম্মুকে বাগিয়া হে হারুনের বোন তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার বাপ ছিলেন ভালো মানুষ যার নামে আল্লাহ পাক কোরআনে সুরা করেছেন আলু ইমরান তোমার মা তো জেনাকারিনী নয় তুমি এই ভালো মানুষের ঘরে কুলাঙ্গার জন্ম নিয়েছ বিবি মারিয়াম হতবাক হয়ে আল্লাহর পরীক্ষা অধৈর্য হয়ে অধৈর্য হচ্ছেন হচ্ছেন ভাব তিনি আল্লাহর কাছে বললেন ইয়ালাইতানি মৃত্যু কাবলা হাজা অকুন্তু নাসিয়াম মানসিয়া হে আল্লাহ আমার এই অপবাদের কথা শোনার আগে আমার যদি মৃত্যু হতো অথবা আমি নিশ্চিন্ন হয়ে যেতাম তাহলে আমার জন্য খুব ভালো ছিল সম্মানিত উপস্থিতি বিবি মারিয়াম একজন নিষ্পাপ মানুষ নির্দোষ মানুষ জান্নাতের ফল খাওয়া মহিষী রমণী তার চরিত্রের উপরে বায়তুল মাকদেশের জনগণ জেনাকারিনী মনে করেই তাকে বায়তুল মাকদেশ থেকে অপমান করে মরুদ্দানে ফেলে দিয়ে আসলো আমি কোন সার আর আপনি কোন সার আজকে যারা হকের উপরে থাকে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয় বোমাবাজি না করেও বোমাবাজের মামলা হয় সন্ত্রাস না করেও সন্ত্রাসীর মামলা হয় এখানেই আমাদের সান্ত্বনা জেনা না করেই বিবি মারিয়ামকে জেনাকার সাব্যস্ত করা হয়েছিল এখানে আমাদের সান্ত্বনা এটা আমাদের জন্য দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন এই মহিষী রমণীকে বলছিলেন হুজি ইলাইকি বিজিদিন তুসাকিত আলাইকে রুতাবান জানিয়ে হে মারিয়াম চিন্তা করো না কেঁদো না আফসোস করো না বা খেজুরের গাছ ঝাঁকা দাও খেজুর পড়বে টাটকা টাটকা খেজুর খাও আর ঝর্নার পানি পান করো আর সুন্দর ছেলেটির দিকে তাকিয়ে তোমার চক্ষুকে শীতল করো মারিয়াম একদিন তোমার নামে সুরানাদিল হবে কিয়ামতের আগ পর্যন্ত কুলকায়নাতের সকল মুসলিম এই তেলাবাদ করবে সুরায় মারিয়া ইতিহাস হয়ে থেকে যায় যারা ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করেন সম্মানিত উপস্থিতি সময় আমাদের কম তাই আমরা খ্যাত কোন পাড়ি দেওয়ার চেষ্টা করছি সহি বুখারিতে সহিউল জামে হাদিস এসেছে হাদিস নম্বর এক হাজার একশো পঁয়ত্রিশ আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল্লাহ তালানু বলেন খত্তা রসুল্লাহ সাল্লাহ সাল্লামে আরবা খতদিন আলাল আর আল্লাহ নবী সালাম জমিনের উপরে চারটি দাগ টানলেন তারপরে বললেন তাদরুন হাজা তোমরা কি জানো এই চার দাগ কি সাহাবায় কেরামগণ বলেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তিনি বলেন আস আফদাল নিসাইয়াহলির জান্না নেস জান্নাতের উত্তম চারজন রমণী একজন হলেন একজন হলেন আফদাল নিসাইয়াহলির জান্না একজন হলেন খাদিজা বিনতে খোয়াইলেদ রাদিয়াল্লাহু হ্যাঁ ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসিয়া বিনতে মুজাহিম তারপরে তিনি বললেন মারিয়াম তো ইমরান রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন সাহিহুল জামে আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত রমণীদের সবার উপরেই মহান আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন সম্মানিত উপস্থিতি খাদিদা রাদি আল্লাহ তালানহার বৈশিষ্ট্য তিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সব টাকা পয়সা নবীর নামে নবীকে দান করে দিলেন দিনের খেদমত করার আমাদের মা বোনদের কাছে পাওয়া যায় না পাওয়া খুব মুশকিল খুব সংখ্যায় কম আমি খুব বিপদে পড়েছি দাওয়াতি কাজ তো দূর কি বা আমি খুব বিপদে পড়েছি একটু সহযোগিতা করো স্বামী ছাড়তে রাজি আছি কিন্তু গহনা ছাড়তে রাজি না মা খাদিজা রাজি আল্লাহ তালান হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যখন প্রথম ওহিনাজিল হলো তখন স্ত্রী হিসাবে তো ছিলেন ছিলেন মুরব্বীর ভূমিকা পালন করে তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলবে বললেন আল্লাহ পাক আপনাকে কোনো ক্ষতি করবেন না আপনি মানুষের ক্ষতি করেননি আপনি মানুষের কল্যাণকামী আল্লাহ পাক আপনার কল্যাণ করবেন এরকম মহিলা কয়জনের নসিবে জোটে স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো মহিলা আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তালানহা বলেন সহি মুসলিম দুই হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস আসছে লাম্মিয়া তাসাউদ্দিন নবিয়া সাল্লাহু আলাইসাল্লাম আলা খাদিজা খাদিজা রাজি আল্লাহ তালানা যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহ নবী আর কোনো বিবাহ করেন নাই মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালানহা যার সম্পর্কে হাদিসে বিদ্যমান মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার শুভ সংবাদ নিয়ে আল্লাহর পক্ষতে ফেরেস্তা নাদিল হলেন ফেরেস্তা এসে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিজা আসছেন পাত্র হাতে তার পাত্রের মধ্যে খাদ্য আছে অথবা পানীয় আছে খাদিজা এখানে আসবেন আসার পরে তাকে শুভ সংবাদ দেবেন আল্লাহ পাক তাকে জান্নাতের ঘরের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ পাক তাকে সালাম জানিয়েছেন আল্লাহ পাক খাদিজাকে সালাম জানিয়েছেন আমি জিবরিল আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন সম্মানিত উপস্থিতি দিনই বোনেরা যারা আছেন তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন চতুর্থ নম্বর হলেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা অথবা ফাতেমা রাদি আল্লাহ তালানহা দুটার যেটাকে আপনি রাখেন আপনি শুনে গেলেন আমার পূর্ববর্তী আলোচক ডক্টর আবদুল্লাল কাফি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করে গেলেন এমন এক ফেরেস্তা নাজিল হলেন যেই ফেরেস্তা এসে বললেন সেই ফেরেস্তা কোনোদিন নাজিল হয় না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সালাম দেওয়ার জন্য এসেছেন আর জানাতে এসেছেন সাইয়েদাতু নেসাই আহলিল জান্না ফাতেমা বিনতে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদা শাবাবি আহলিল জান্না হাসান ও হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু জান্নাতের যুবকদের সরদার জান্নাতের মহিলাদের সর্দার হলেন নবী মোহাম্মদ রসুলামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা আজকে এই ফাতেমাকে পুঁজি করে হাসান হুসাইনকে পুঁজি করে শিয়ারা বাজার গরম করার ধান্দায় আছে পাক পাঞ্জাতন তাদের আকিদার মধ্যে আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আলী রাজি আল্লাহ তালানু ফাতেমা রাজি আল্লাহ তালান হ্যাঁ হাসান রাজি আল্লাহ তালানু হুসাইন রাজি আল্লাহ তালানু এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন আর বাকি সব যা আছে সব না পাক নৌজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে